আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাস সাদিকিন ওহে যারা ঈমান এনেছ তোমরা সত্যবাদীদের সঙ্গে চলো ইন্নাল ইনসান লাফি খুস মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ইমান কাকে বলা হয় আমানু যারা ইমান এনেছে ইমান কাকে বলা হয় সৌদি আরবের একজন যুবক টকবগে যুবক তার দুইটা ছেলে দুই হাত দিয়ে ধরে নিয়ে রাস্তা পার হচ্ছিল মদিনার রাস্তায় দুইজন ছেলে দুই হাতে ধরে নিয়ে মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিল সৌদি আরবের একজন টকবগে যুবক হঠাৎ করে এক হাত ছুটায় নিয়ে একটা ছেলে গাড়ির সামনে দিয়ে দৌড় দিল গাড়ির চাকার তলে ছেলেটা পরে তার নারী ভুঁড়ি বের হয়ে গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে গেল গাড়ির চালক বাড়ি সিংহ মদিনা ইউনিভার্সিটির ছাত্র নাম তার ভাই আব্দুল হাদি রাজিউন বলে গাড়িটা সাইড করে রাস্তার কিনারে দাঁড়ায় থর থর করে কাঁপছে অ্যারাবিয়ান যুবক দৌড়ায় এসে ভাই আব্দুল হাদিকে জড়ায় ধরে বললেন লা ওয়ালা তাহজানিয়া ইন্নি সামাহ ভাইজান তুমি চিন্তা করো না ভয় করো না আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে ক্ষমা করে দিলাম মানুষের মৃত্যুর ফয়সালা আসমানে হয় জমিনে হয় না আমার অনেকগুলি সন্তান আছে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনেকগুলি সন্তান দান করেছেন একটা ছেলে নাবালক সন্তান তোমার গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল আল্লাহর নবীর হাদিসে আমি পড়েছি আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন কারো নাবালক সন্তান যদি মারা যায় তার পিতামাতা যদি সবুর করে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারে হাসরের ময়দানে ওই নাবালক সন্তান তার সুপারিশকারী হয়ে যাবে আজকের আমার এই সন্তান পরকালের সুপারিশকারী হবে আশায় আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহর নবীর হাদিসের উপর ইমান আল্লাহ ইমান কাকে বলে এরই নাম ইমান আমাকে দাও সেই ইমান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান যেইমান ফাঁসির মঞ্চে যেইমান ফাঁসির মঞ্চে অসংকোচে যেইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান আমাকে দাও সেইমান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ নবী সাল্লাম হিজরতের মেয়েরাজের রাতে জান্নাতের ভিতরে দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ বয়স্ক লোক বয়স্ক লোক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন বয়স্ক লোক ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন জান্নাতের মধ্যে কোন বর্ণনায় আসছে বায়তুল মানুরের সামনে আর কোন বর্ণনায় আসছে জান্নাতের গাছের তলায় একজন বৃদ্ধ মানুষ ছোট ছোট নাবালক সন্তান নিয়ে খেলাধুলা করছেন আল্লাহর নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন ভাই জিবরিল ওই যে বয়স্ক লোকটাকে দেখা যায় ওই বয়স্ক লোকটাকে তার পরিচয় কি আর সামনের বাচ্চাগুলি কারা এই বাচ্চাগুলির পরিচয় কি জিবরিল আমিন আলাইহি সালাম বলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম এই বয়স্ক লোকটা হলেন ইব্রাহিম আলাইহি সালাম আর এই ছোট্ট বাচ্চাগুলি এরা হলো মুসলমানদের নাবালক সন্তান মুসলমানদের নাবালক সন্তান যেইগুলি মারা যায় আল্লাহ রব্বুল আমিন সেইগুলিকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেন আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে খেলাধুলা করে ছোট বাচ্চা ছেলে মারা গেলে জানা যায় কি দোয়া পড়তে হয় কি দোয়া পড়তে হয় জানা যায় বাচ্চা ছেলের জানা যায় কি দোয়া পড়তে হয় বাড়তি যে দোয়া আছে

অগ্রগণ্য নেকি হিসাবে গচ্ছিত সম্পদ হিসাবে এটা আমার উত্তম পারিতরিক তুষিক হিসাবে আমার অগ্রগণ্য পাথেও হিসাবে আল্লাহ তুমি এটাকে গণ্য করে দাও কাফালাতে ইব্রাহিম আর এই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মাদারিতে পৌঁছা দোয়া তো জানি না দোয়া শিখিও না শেখার চেষ্টাও করি না মুনাজাতের তোরে সব ভেসে চলে গেল ভাইয়ের আমার বলছিলাম এরই নাম হলো ইমান এরাবিয়ান যুবক বলে আব্দুল হাদি আমি আল্লাহকে বিশ্বাস করি গো আল্লাহর অর্ডার ছাড়া মানুষের মৃত্যুর ফয়সালা হয় না তোমার অনিচ্ছায় তোমার গাড়ির চাকার তলে পড়ে আমার ছেলেটি মারা গেল এই ছেলেটি পরকালে আমার দরকার ছিল এই ছেলেটি হাসরের ময়দানে আমার সুপারিশকারী হবে আল্লাহর ফয়সালা আজকে কমপ্লিট হয়েছে আমি তোমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম এরই নাম হলো ইমা আমরা তো ইমানদার গাড়ি ফেল করার পরে বলছে তোর কারণে আমার ট্রেন ফেল হয়েছে বাড়ি গিয়ে তোর সাইজ করবো দ্বারা সবুর কর তোর কারণে আমার ট্রেন ফেল হয়েছে তকদিরের প্রতি বিশ্বাস নাই বেঈমান বেঈমান যদি না হয় তাহলে এই কথা বলতে পারে না আপনি আমাকে দাওয়াত করে এনেছেন খাওয়ানোর জন্য আপনার তরকারি চুলায় আগুন ধরে আপনার তরকারি পুড়ে গেছে এই জন্য কি আপনার স্ত্রী দায়ী নাকি আমার নসিবে নেই তাই আমার নসিবে যদি থাকতো তাহলে তো আপনি খাওয়াতেই পারতেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার নসিবে যেইটুকু লেখা আছে ওর এক বিন্দু বেশি আপনি আমাকে খাওয়াতে পারবেন না আর আমিও চেষ্টা করলে খেতে পারব না গাফলতি যদি করে সেটা হলো ভিন্ন মেহমান দাওয়াত করে এনে গাফলতি করা উচিত নয় কিন্তু চেষ্টা করার পরেও যদি না পারে সেখানে কিছু বলবার নেই ইল্লাল্লাযীনা যারা ইমান এনেছে ভালো কাজ করেছে ভালো কাজ সামান্য একটু যদি হয় আল্লাহ রাব্বুল সেটা পছন্দ করে নেন ফামান ইয়ারজু লিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা ভালো কাজ না করলে ইমানের সাথে ভালো কাজ না করলে ইমানের মূল্য নেই আর ভালো কাজ না করলে ইমান না থাকলে ভালো কাজের মূল্য নেই যতই শূন্য লেখেন সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম নেই হকের দাওয়াত দেবে হকের দাওয়াত আল্লাহ পাক বলছেন কুলিল হক কুমের রব্বিকম বলে দাও হে নবী তোমার আল্লাহর পক্ষ থেকে হক আছে ফামান কানা ইউমিন অমান কানাই এক ফোর যে ইচ্ছা করবে সে ইমানদার হবে আর যা ইচ্ছা করবে সে নাফরমানি করবে হক আল্লাহর পক্ষ থেকে মানুষ এক একজন এক একটা হক মনে করে কিন্তু কোরআন সুন্না ভিত্তিক যেটা সেটাই হক মানুষ হকের দাওয়াত আজকে দেয় না হকের দাওয়াত দিতে গিয়ে অনেকে আবার পিসপা হয়ে যায় হকের দাওয়াত দিতে গিয়ে যখন কঠিন অত্যাচারের সম্মুখীন তখন সবরের পরামর্শ দিতে হবে উলুল আজমে মিনার রসুল থেকে নিয়ে আমাদের নবী সাহাবায় কেরাম আয়েমায় মুজতাহিদিন ওলামায় দিন আজীবন সংগ্রাম করেছেন হকের পথে সংগ্রাম করতে গিয়ে তারা অবশ্যই সবর করেছেন সবর ছাড়া দুনিয়া চলে না ইমান টেকে না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন